আনের চরণবিল থেকে আমরা সারাদিন আজকে আত্ম উৎসর্গ এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ঈদুল আজহা পালন করছি এবং দিন শেষে আমরা চলনবিলের আজকে থই থই পানিতে আমরা সকলেই মিলে এখানে উপস্থিত হয়েছি আমাদের সাথে বিখ্যাত সঙ্গীত শিল্পী খোকন আছে আমরা প্রথমে খোকনের গান দিয়ে আমরা শুরু করি আমাদের সাথে আরও অনেক এখানে দর্শক শ্রোতা আছেন তারাও সবাই নৌকায় এখানে উপস্থিত আছেন সবাই কি খোকনের গান শুনতে চাও খোকন কিন্তু আবার ভালো মতো তালি টালি না শুনলে গান গাইতে পারে না হ্যাঁ কি খোকনের গান শুনতে চাও সবাই ঠিক আছে খোকন তোমার সবাই ভক্ত সবাই গান শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে তো গান শুরু করো কোনটা দিয়ে শুরু করবে না সবাই ধরো সাথে সাথে ওরে নীল দড়িয়া আমায় দে আগে আসো হ্যাঁ, ঠিক আছে আবার শুরু করবো প্রথম থেকে ওরে হ্যাঁ, নীল দড়িয়া আমায় দে হইয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া ও রে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুয়া মরিয়ামি আমি ধর রে কাছের মানুষ দূরে থুয়া মরিয়ামি আমি ধর রে দারুণ জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে আমার তো সাধের মনোবধুয়া রে কি জানি কি করে এই না পথ ধৈরা আমি কত জেগেছি চইলা একলা ঘরে মন বধুয় আমার কান্দে রইয়া রইয়া ও রে সাম্পানে নাইয়া আমায় দে রে দে একলা ঘরে মন বধুয়ায় আমার রইসে পন্থ চাইয়া ও রে সাম্পানে নাইয়া হইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে ভিড়াই তরি রে হইয়া আমি দেশান্তরি দেশ বিদেশে ভিড়াই তরি রে নোর ফেলি ঘাটে ঘাটে নোংর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নোংর পয়রা রয়েছে হাইরে সারেং বাড়ির ঘরে এই না পথ ধৈরা আমি কত জেগেছি চইলা একলা ঘরে মন বধু আমার রইসে পন্থ চাইয়া ও রে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া ও রে নীল দরিয়া তালে তালে তালে এই ওয়ান মোর না শুনলে পরে কিন্তু খোকন গায় না নম্রতা বলো অনির্বাণ বলো ওয়ান মোর বলো <laughs> কি ভাল লাগছে তোমাদের সবার আচ্ছা ঠিক আছে তাহলে এরপর থেকে কিন্তু বাই রোটেশন গান এবার আমি বিখ্যাত শিল্পী খোকনের সাথে সেই তুমি গাবো তারপরে একের পর এক আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু সুপ্ত প্রতিভা আজকে বিকশিত হয়েছে আমরা যখন গান গাচ্ছিলাম তখন দেখলাম যে সোহাগ তারপরে লিখন তারাও গুনগুন করে ভালোই গেল নাকি খোকন হ্যাঁ তো তুমি যদি সার্টিফিকেট দাও তাহলে আমাদের এই গানের পরে তারপরে তোমার ভাবি গাবে তারপরে লিখন গাবে তারপর সোহাগ গাবে তারপর বকুল গাবে তারপর সোহেল ভালো গান গায় হ্যাঁ নম্রতা তুমি কি কি কি নম্রতা কোনটা গাবে হ্যাঁ হ্যাঁ কি বলে কি বলে হ্যাঁ। এই বোতুল বলেতে গান গাবে বোতুল কি বলেছো কি বলো আচ্ছা তুমি একটা কবিতা বলো তাহলে একটা কবিতা বলো একটা ছড়া বলো ছড়া কোন ছড়া বলবে আয় আয় চাঁদ মামা বলো হ্যালো আয় আয় বলো এই যে চাঁদ মামা চলে আসছে তোমার কথা শুনে বলো হ্যাঁ হ্যালো বলো কবিতা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলো হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি বলো শুনতে দেয় না কেমন লাইটিং আচ্ছা, হচ্ছে আচ্ছা লাইটিং হচ্ছে একটু লাইট নিচু করে আচ্ছা লাইটিং একটু নিচু বাবা ব্ল্যাক শিপ বলো আচ্ছা না তুমি হ্যাঁ, এমনি খোকন আঙ্কেলের সাথে গান গাও অসুবিধা নেই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা, আমরা আরেকটা গাই আপনার সাথে গুনগুন ক্যামেরা ছবি ঠিক আছে আমরা এবার সেই তুমি গাবো সেই তুমি সবাই গাবে তোমরা ঠিক আছে আচ্ছা ঠিক আছে সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরি সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যা তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার কতরা আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূন্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে না তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার যতবার ভেবেছি ভুলে যাব তারও বেশি মনে পড়ে যায় পেলে আসা সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না সবাই একসাথে তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমার তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যায় তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও কেমন ছিল এবার কোনটা না শ্রাবণ শেষে না ঠিক আছে এবার লিখুন গাও আচ্ছা ঠিক আছে তাহলে এবার জেমসের গাও খবর হ্যাঁ ঠিক আছে কোনটা গাবে লিখতে পারেন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে এটা কণিকার ফেভারিট গান লিখতে পারি না আসো এদিকে আসো হ্যাঁ তাছাড়া এদিকে আচ্ছা আগে লিখতে পারি না তারপর তাড়াতাড়ি ঠিক আছে লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া কি যে যন্ত্রণা এই পথ চলা কি যে যন্ত্রণা এই পথ চলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া কি যে যন্ত্রণা এই পথ চলা কি যে যন্ত্রণা এই পথ চলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে কি যে যন্ত্রণা এই পথ চলা যন্ত্রণা এই পথ চলা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া আকাশে চাঁদ ছিল একা পাহাড়ি ঝর্ণা ঝরা তাদের মনেতে ব্যথা ছিল কি না বুঝিনি সে ব্যথা বোঝার আগে হারিয়ে তোমাকে তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে কি যে বেদনা তুমি বোঝো না তোমাকে ভুলে থাকা কোনো দিন বুঝি হলো না লিখত করতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া কি যে যন্ত্রণা তুমি বোঝো না তোমাকে ভুলে থাকা কোনো দিন বুঝি হলো না লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া কি যে যন্ত্রণা এই পঞ্চনা বিরহ স্মৃতি তোমাকে ঘিরে তুমি জানো না লিখতে পারি না কোনো গান আজ তুমি ছাড়া ভাবতে পারি না কোনো কিছু আর তুমি ছাড়া ধন্যবাদ এবার এবার কি তাড়ায় তাড়ায় নাকি আস্তে আস্তে ঠিক আছে তাহলে এবার তাড়ায় তাড়ায় ঠিক আছে আচ্ছা এখানে আসো কখন এবারে তাড়ায় তাড়ায় হবে হ্যাঁ ও অনেকক্ষণ ধরে গেছে ও তো আচ্ছা ঠিক আছে তাহলে নাও কণিকা তুমি আসো তুমি বুলবুল এখানে আসো হ্যাঁ এখানে আসো বসো হ্যাঁ তুমি এবার তোমার গান হ্যাঁ, হ্যাঁ। এখানে আসো বলে আসো আচ্ছা আচ্ছা ওখানে থাকো আচ্ছা হ্যাঁ, না শুরু করো বুলবুল পাখি ময়না চিয়ে আয়না জানা গান শুনিয়ে বলো বুলবুল পাখি ময়না দিয়ে আয়না জানা গান শুনিয়ে এই তো গুড দূর দূর বনের গান বলো নীল নীল নদীর গান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে বলো good good good good good আচ্ছা কি তোমরা জানো হ্যাঁ জানি তো শুরু করো হ্যাঁ, হ্যাঁ আমার সাথে তো সব হ্যাঁ।, হ্যাঁ আমার হ্যাঁ, সত্য কি তেত সে কি জীবনের মতো বেঁচে ও মরা নাকি বিভেদের খাত মিথ্যা কি ভুল নাকি নীল না জল দেখতে কেমন সে বল কতটা কানা মাছি মিথ্যা কানা মাছি সত্য কানা মাছি তুমি আমি যে যার মতো কানা মাছি মিথ্যা কানা মাছি সত্য কানা মাছি তুমি আমি যে যার মতো সত্য কি তো সে কি জীবনের মতো ও মরা নাকি বিভেদের খাত মিথ্যা কি ভুল নাকি নীল না জল দেখতে কেমন সে বল কতটা অতল কানা মাছি মিথ্যা কানা মাছি সত্য তানাম আছি তুমি আমি যে যার মতো তানাম আছি মিথ্যা কানাম আছি সত্য কানাম আছি তুমি আমি যে যার মতো তোমার প্রেমেতে আমি বুধ হয়ে রই তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো সুখ যদি এতে তুমি পাও বাগান আমি তাতে সাধি কেন মিছে মিছি বাদ যার যার মতো করে ভালো থাকা যদি সত্যের মতো করে আঁকি দুই নদী কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো কানামাছি মিথ্যা কানামাছি সত্য কানামাছি তুমি আমি যে যার মতো সত্য কি তো সে কি জীবনের মতো বেঁচেও মরা নাকি বিভেদের ক্ষত ঠিক আছে এবারে তাড়ায় তাড়ায় খোকন আসো এখানে আসো তুমি এখানে বসো সেন্টারে কি বললাম হ্যাঁ বসো বসো হ্যাঁ, হ্যাঁ, সবাই হ্যাঁ, হ্যাঁ ইয়ে, মিলে হ্যাঁ হ্যাঁ চেয়ারে হেলান ছোট পাশে পিছনে আসো না <coughs> ওটা দাঁড়ায় দাঁড়ায় ঠিক আছে না ঠিক আছে আমি ওই যে বাচ্চুর একটা বাড়ি আচ্ছা এখন অনেক রাত যায় হ্যাঁ তাই না সবাই পারে এখন অনেক খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে তাই আমি বসে আছি দরজারও পাশে দরজারও পাশে এখন অনেক খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে তাই আমি বসে আছি দরজার পাশে দরজার পাশে আবেগি এমন রাতে দেশে যদি ফিরে যাও আমায় না পে আবেগি এমন রাতে ভুল করে পথে এসে যদি ফিরে যাও আমায় না পে তাই আমি বসে আছি তাই আমি বসে আছি দরজার পাশে দরজার পাশে চলে যাওয়া সেই পথে ঝিড়ি ঝিড়ি বাতাসে আমার এই মন কাঁদে তোমায় না পেয়ে চলে যাওয়া সেই পথে ঝিরি ঝিরি বাতাসে আমার এই মন কাঁদে তোমায় না পে তাই আমি বসে আছি তাই আমি বসে আছি দরজার পাশে দরজারও পাশে এখন অনেক খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে তাই আমি বসে আছি দরজারো পাশে দরজারো পাশে এবারে কি কালি দাও এবারে ফেরারি মন ঠিক আছে বলো one more one more one more okay দাও না ফেরারি দাও তাহলে শোনো গো দক্ষিণা হও তোমার ভাবি আয় গায় তারপর হ্যাঁ, হ্যাঁ। শোনো গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা বাজিল মধু গনেতে বাড়ালো তিয়াশা উতলা করেছে মোরে আমারে ভালোবাসা অনুরাগে প্রেম শরীরে ডুব দিয়েছি আমি শোনো গো মধুর হাওয়া প্রেম করেছি আমি দহন বেলাতে আমি প্রেমের তাপসী বরসাতে প্রেম ধারা শরতের শী রচি গো হেমন্তে মায়া শীতেতে উদাসী হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী শোনো গো মধুর হাওয়া প্রেম করেছি আমি সুন্দর কণিকার গানও সুন্দর হয়েছে <laughs> নম্রতার ডান্স হ্যাঁ, হ্যাঁ। মজা পাইছো তুমি তালি তালি তালি তালি আচ্ছা এবার কি ফেরারি মন ঠিক আছে ফিরাড়ি মনটা মানে না কোনো বাধা তোমাকে পাওয়ারি আশায় ফিরে আসে বারে বার ফেরারিয়ে মনটা আমার মানে না কোন বাধা তোমাকে পাওয়ারি আশায় ফিরে আসে বারে বেড়াড়িয়ে মনটায় আমার কখনো ভাবিনি আমি দিয়ে তুমি চলে যাবে কি জানি কি ভুল ছিল আমাকে কেন গেলে কাঁদিয়ে তাই আমি ফিরে আসি বা ফেরারিয়ে মনটায় আমার মানে না কোনো বাধা তোমাকে পাওয়ারি আশায় ফিরে আসে বারে ফেরাড়িয়ে মনটায় আমার যে পথে হারিয়েছি তোমার সেই পথে খুঁজে আমি যাব অভিমান করে থেকো না অপবাদ দিয়ে যেও না তাই আমি ফিরে আসি বারে বার বেড়াড়িয়ে মনটায় আমার মানে না কোন বাধা তোমাকে পাওয়ারি আশায় ফিরে আসে বারে ফেরারিয়ে মনটা আমার ঠিক আছে এখন আমাদের গান ব্রেক এখন নম্রতার ডান্স ও ওই ওই মিউজিকের সাথে বেশি জমে গেছে হ্যাঁ তুমি তুমি ডান্স করো গাড়ি কিনে দিয়ে নিয়ে গেল মনে গাড়ি চালাতে আস্তে আস্তে কোন যাবে গেলো গুলো গাড়ি কিনে কোন দিয়ে যাবে গুলো Da, da, digit. Igen. Horn বাজাবো ধীরে ধীরে আস্তে আমি হরেন বাজাবো হরেন বাজালে গাড়ি লাগবে হ্যাঁ ও বাপের কাছে বলতেছে যে এটা গাড়ি কিনে দিতে গাড়ি কিনে দিলে সে আস্তে আস্তে ধীরে ধীরে হরেন বাজাবে না কি আছে না না পলাতক হৃদয়ে চলে গেছে হায় হায় ওর মন একটা ভালো গান মানে এই নম্রতা একটু ডান্স করতে যাচ্ছে চলে গেছে ওর মনটা খারাপ হয়ে গেছে তুমি তুমি বলো তুমি বতুল বতুল বাবাকে বলো যে বাবা আমাকে একটা গাড়ি কিনে দাও আমি আস্তে আস্তে চালাবো আর হরেন বাজাবো <laughs> চলে গেছে যা ভালো গান বাজায় দাও গিট্টু কি করছে নম্রতা গিট্টু কই গিট্টু কি করছে গিট্টু এই যে এই যে পাইছে গিট্টু গিট্টু মনে করে ছোট বাচ্চা গিট্টু কি করছে ঠিক আছে এটা লাস্ট গান ওই যে শ্রাবণের মেঘ শ্রাবণের মেঘগুলো গায়ে আজকে শেষ আমরা তারপরে চলন মিলে আরো আমরা গভীরে যাব সিংড়া থেকে আমাদের বিলসার এই রাস্তাটাই মনে করো ভালো তাই না এই রুটটা ঠিক আছে লাস্ট হ্যাঁ লাস্ট আমরা শ্রাবণের মেঘগুলো গেয়ে তারপরে স্টার্ট দেবো আবার নৌকা ঠিক আছে তারপর নৌকা স্টার্ট দিয়ে তারপরে তোমাকে মিউজিক শোনা দেবো না হ্যাঁ ঠিক আছে আছে আছে বক্স আছে না দাও দাও জেনারেটর আছে হ্যালো শ্রাবণের মেঘগুলো আমরা ধরো ধরো আমরা হ্যাঁ ও ধরবে নি হ্যাঁ তুমি তুমি কাউন্ট করো ওয়ান টু থ্রি ফোর শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়ে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়ে আজ কেন মন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে চায় হারাতে আজ কেন মন হয়ে উদাসী হয়ে দূর জানা চায় হারাতে চায় হারাতে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়াই কবিতার বৈশবে খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে কবিতার বই সবে খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসে হেনা দুলেছে আজ কেন মন উদাসী হয়ে উদাসী হয়ে দূর জানা চায় হারাতে চায় হারাতে মেঘেদের যুদ্ধ শুনেছি সিক্ত আকাশ কেঁদে চলেছে জমেছে হাসের জল কেলি পথিকের পায়ে হাঁটা থেমেছে মেঘেদের যুদ্ধ শুনেছি সিক্ত আকাশ কেঁদে চলেছে থেমেছে হাসের জল কেলি পথিকের পায়ে হাঁটা থেমেছে সবাই একসাথে আজ কেন উদাসী হয়ে উদাসী হয়ে যারা চায় হারাতে আমার চায় হারাতে আজ কেন মন মনের মেঘগুলো জড় হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণে ছড়াই আজ কেন মন উদাসী হয়ে উদাসী হয়ে দূর জানা আজ কেন মন উদাসী হয়ে উদাসী হয়ে দূর জানা চায় হারাতে চায় হারাতে শেষ ঠিক আছে সবাইকে চলনবিলবাসীর পক্ষ থেকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের চলনবিল লাইভ ফ্লোটিং কনসার্ট এখানেই সমাপ্ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু